দৃষ্টিতে দেখে আরেকটি বার নৌকার একটি হিসাবে আমাকে সুযোগ দেন আমি আরেকবার আপনাদের কাছে আমার নিজেকে তুলে ধরতে চাই নিজের সততা দিয়ে নিজের আন্তরিকতা দিয়ে নিজের অভিজ্ঞতা দিয়ে নিজের ভুলভ্রান্তি সুখ দিয়ে আমি আপনাদের তৃণমূলের সকল নেতা কর্মীদের সাথে পরামর্শ করে থানা সভাপতির নির্দেশনায় আপনাদেরকে সাথে নিয়ে শিবপুরের গ্রামে গঞ্জে বেড়াতে চাই আমার ব্যবসা বাণিজ্য আমি ছেড়ে দিয়েছি আমার মেয়েকে আমি দায়িত্ব বুঝিয়ে দিয়েছি আমি আর ঢাকা ফিরে দিতে চাই না আমি শিবপুরের আমি বাড়িতে থাকবো শিবপুরে এখানে আমার যে জমিটুকু আছে চোদ্দ জমি এখানে একটি ঘর চলব যেখানে আমি আমার পরিবার নিয়ে স্থায়ীভাবে বসবাস করার চিন্তা করি এরপরে যে কথাটা আমি বলতে চাই অনেকের বক্তব্য এসেছে এই পৌরসভা নিয়ে পৌর মসজিদ নিয়ে অনেক কেলেঙ্কারি হয়েছে যদি তা না হতো ইতিমধ্যে শিবপুরের পৌর দৃষ্টিনন্দন ভবন হয়ে যাওয়ার কথা ছিল মসজিদের কাজ শুরু হওয়ার কথা ছিল Shibpur Shahid Asad college versus pilot উচ্চ বিদ্যালয়ের মধ্যে যে মামলা চলছে তাও হওয়ার কথা ছিল না আমার খুব লজ্জা হয় আমার খুব কষ্ট হয় আমি বর্তমান স্বতন্ত্র এমপি সম্পর্কে কথাগুলি বলতে চাই না আমি বলতে চাই না আমি শুধু আপনাদেরকে আশ্বস্ত করতে চাই সুযোগ যদি আপনারা আমাকে দেন এই সব কিছু দিয়ে আপনাদের সকলের সাথে দল মত নির্বিশেষে সকল শিবপুরের নেতৃবৃন্দের সাথে বসে আলাপ আলোচনা করে নতুন করে পৌর ভবন নিয়ে চিন্তা করা হবে পৌর মসজিদ নিয়ে চিন্তা করা হবে কোথায় করলে সকলের মনোরক্ষা হবে শহীদ আসাদ কলেজ শহীদ আসাদের নামটি অত্যন্ত স্পর্শকাতর তারপরে বলবো চেষ্টা করব দুটি বিশ্ব আমাদের পাইলট উচ্চ বিদ্যালয় এবং শহীদ আসাদ কলেজের গার্লস স্কুল দুটিকেই সরকারি সরকারিকরণ করার চেষ্টা করবো পরিশেষে আমি যে কথাগুলি বলতে চাই সময়ের ব্যাপার নাট্য সময়ের ব্যাপার আত্মা বঙ্গবন্ধু কন্যার উপর আস্থা রাখুন এই শিবপুর পৌরসভাকে সম্পূর্ণ আধুনিকরণ করে সত্যিকারের পৌর নাগরিক হিসাবে আপনাদের যা যা প্রাপ্য আপনার ট্যাক্স দেন পৌর নাগরিক হিসাবে আর সুবিধা ভোগ করেন গ্রামের সাধারণ নাগরিক হিসাবে এটা হতে পারে না আমি যদি সুযোগ পাই সর্বপ্রথম যে কাজটি আমি করব পৌরসভার জন্য সীমানা পুনর্নির্ধারণ করে পৌর নির্বাচনের যথাযথ ব্যবস্থা করব দ্বিতীয় যে কাজগুলি করব এই পৌরসভার যে আধুনিকাগর শিবপুর বাজার যে বাজার আরো আগে সরকারিকরণ সরকারি সুযোগ সুবিধা নিয়ে ঘর নির্মাণ করা আধুনিক বাজার হিসেবে বলার কথা ছিল আমি শুনেছি সেটা চলে গেছে বাসের বাজার পান পালপাড়া তাহলে যাক সেটাও করুক পরিষেবা পাঠাবো যা প্রথম অগ্রাধিকার ভিত্তিতে করা উচিত এই এইটুকু জ্ঞান বুদ্ধি যাদের নাই তাদের রাজনৈতিক দূরদর্শিতা সম্পর্কে আমার খুব কষ্ট হয় যে সেই তার রাজনৈতিক দূরদর্শিতা কি ভোটের ময়দানে করা কথা বলতে চাই না আপনারা আমার জন্য দোয়া করবেন আমাকে আরেকটি সুযোগ আপনারা দিবেন আমি আপনাদের সাথে প্রমাণ করে দেবো ইনশাল্লাহ মোহন সাহেব যা বলে তা করে করে জনগণের সাথে কোনো প্রতারণা মোহন সাহেব কখনো করে নাই গোস খাই নাই দুর্নীতি করি নাই নিজের বেতন ষাট লক্ষ টাকা যখন আমি ছিলাম দুস্থ মানুষের মধ্যে আমি ইয়েনোর মাধ্যমে ফিলি করে দিয়েছি একটি টাকাও আমি খাই নাই আমি আপনাদের সামনে আবার প্রমাণ করে দিতে চাই বঙ্গবন্ধুর কন্যা জনতি শেখ হাসিনার পছন্দের প্রার্থী আপনাদের সকলেরই পছন্দ হবে ইনশাল্লাহ সেটা প্রমাণ করে দেব নিজের হাতে নিজের কাজ করে ইনশাল্লাহ আবার প্রমাণ করে দেব আপনাদেরকে সাথে নিয়ে খোদা হাফেজ জয় বাংলা জয় বঙ্গবন্ধু জয় হোক আপনাদের সকলের আসসালাম